কেন বলিস না মনে যদি না ভালোবাসিস না নারে নারে না নারে নারে অমন পীড়িত করিস না নারে নারে নারে অমন পীড়িত করিস না দিয়া জলে দিয়া মন প্রেমের ব্যথা বুকের খাতায় চোখের পাতায় বৃষ্টি না নারে নারে নারে অমন পীড়িত নারে নারে নারে অমন পীড়িত করিস না নারে নারে না initially নারে নারে মন পীড়িত করিস না নারে নারে নারে জলে নেভে না যে আখি জলে ওরে মনে আশায় আশায় ব্যথার ভাষায় ভালোবাসায় দুঃখ দেখিস নারে নারে নারে ও মন পীড়িত করিস না নারে নারে নারে ও মন পীড়িত করিস না নারে নারে নারে